This barren tree of mine bears no fruit, no flower. I wait for your soothing air to bring new life to its branch. Pour endlessly on my own out life, flood my empty life with your melody. Gush through the deepest recess of my weary soul, let it soak every moment of my life my desire, my longing, like the endless downpour of monsoon, like the endless downpour of monsoon. বাংলা মায়ের ভাষার বরেণ্য কারিগর মায়ের আঁচল ছেড়ে দিগন্তে হাঁটছিলের দেশের পথে যেথাই পড়ে থাকে স্মৃতির প্রদীপগুলি অনন্ত জিজ্ঞাসায় সে পথ গেছে সোজা অজানা এক দেশে চলার সোপানগুলি বেদনা মাখছিল মেঘে কবিরাজি ছেড়ে শল্য চিকিৎসা তার ওষুধ বিশুদ কাঁচির ছুরির মেরামতির শতেক প্রচেষ্টা তার শতেক সেবার কাজে আশাতে জল ঢেলে মরণকে ডাকছিল কবির ভাষাই বলি মরণরে তুহু মম শ্যাম সমান বাণী ধ্বনিত হচ্ছিল নিথর দেহ থেকে সেদিকে চেয়ে চোখ হাজার হাজার লোক বেদনা পাচ্ছিল কবির দেওয়া সে নাম আকাশবাণী থেকে দেশের অধীর কানে স্মরণে আঁকছিল কবির সে ধূমকেতু বিদ্রোহী নজরুল ভাষ্যধারা পাঠে কান্না ভেজা গলায় কাব্যগুরুর প্রতি সম্ভ্রমে ঢাকছিল ছিল দুপুরের রবি পড়েছে ঢলিয়া অস্তপথের কোলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে বিশ্বের রবি ভারতের কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার বেদন তুমি শুনেছিলে নাকি তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি আজ বাংলার নারীতে নারীতে বেদনা উঠিছে জাগি কাঁদিচ্ছে সাগর নদী অরণ্য হে কবি তোমারই লাগি তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নী হবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশিথিনি সম তুমি রবে নীরবে মম জীবন নিশিথিনী তুমি রবে নীরবে হৃদয়ে তুমি রবে নীরবে আকাশবাণীর হৃদয় কাঁদানো অনুষ্ঠানের পরেই হাজার হাজার কবি ভক্তরা হাজির কবির ঘরে কারো চোখের জলের ধারা বিগলিত মুখ কেউ স্বজন হারানো বেদনাই উন্মুখ সেদিন বারোটা পনেরো মিনিটে শ্রাবণ মাসে শুরু কবির যাত্রা নির্বান্ধ সুদূর সে মহাকাশে আকাশ ভরা সূর্য তারার দেশে দেশে মহাকাল যেন কবিকেই কাছে ডাকছিল গোটা কলকাতা জোড়া সাঁকো মুখে ধায় যে সেদিন ঘটনা যে জন দেখেনি চোখে সে ছিল যে তার ধারণাতীতেরও পার বিরাট সে শোভাযাত্রা শুরুর পরেই বেলা তিনটায় জোড়াসাঁকো বাড়ি থেকে হাজারে হাজারে কবি গুণমুগ্ধরা ছল ছল চোখে পিছু পিছু তাঁর চলে শোকে তাপে সব পরম বেদনা আঁকছিল ছিল কবির শরীর মৃত্যুর এত পরেও হারায়নি তার জ্যোতির্ময়তা কোনো অশান্ত রবি ঘুমায় পড়েছে এখন বন্ধন মায়া কেটেছে জীবন স্রোতের ফুলে ফুলে ঢাকা চন্দনে আঁকা কবি চলেছেন শুয়ে মরণ পারের খেলায় নিমতলা ঘাট শ্মশান যাত্রা পথে ঠাকুর বাড়িতে এত ফুল জমেছিল তা গোটা পাঁচ ট্রাক লাগতোই বয়ে নিতে শবযাত্রার গাড়িটিকে ফুলেছে আধারকে ছেড়ে আলোকের পথে যেতে পথ দেখেছিল শোকাতুর সমাগম রাস্তার দুই পাড়ের যতিক বাড়ি এবং পথের সব ছিল ফুলে ছাওয়া পুষ্পবৃষ্টি চলছিল পথে পথে এমন অবাক মৃত্যুজনিত শোকের অথবা যে কোনো মিছিল মিটিং সভার এরকম কোনো শোভাযাত্রাই আগে হয়নি কখনো কলকাতার এই বুকে নিমতলা ঘাটে বিশেষ ভাবেতে নির্মিত চিতাটিতে বিশ্বকবির নশ্বর দেহ রাখা হলো ব্যথাচিতে সাতই আগস্ট উনিশশো একচল্লিশের বাংলায় সেটা তেরোশো আটচল্লিশ সনে বাইশে শ্রাবণ শেষ শয্যায় শান্তির ঘুমে কবিগুরু নিশ্চল মৃত্যুর মা অমৃতঙ্গময় মন্ত্রের পে ফল মৃণালিনী দেবী কবি পত্নী সে কবেই গেছেন ছেড়ে পাঁচ ছেলে মেয়ের তিনজনে আগে মৃত্যু নিয়েছে কেড়ে বিদেশী মৃণালিনী দেবী মাধুরী রেণুকা সোমেন্দ্রনাথ এসে তারা কি সবাই নীরবে ছিলেন কবির শরীর ঘেঁষে দুজন জীবিত সন্তান তার মীরা দেবী আর রথি মীরা শোকাহত রথীন্দ্রনাথ অসুস্থ সে অতি এত দুর্বল পিতার জন্য মুখাগ্নি ক্রিয়া যেটি করবার মতো শরীর মনের ছিল না যে সাধ্যটি সত্যেন্দ্রনাথ কবির সে মেজ দাদা তাঁরই পৌত্র সুধীরেন্দ্রনাথ ঠাকুর তিনি শ্রদ্ধা করে মুখাগ্নিটি করেন আর গম্ভীর ব্রাহ্মমন্ত্র করেন রবি ঠাকুরের নশ্বর দেহখানি আশি বছরে মমতাকে ছেড়ে ফেলে পঞ্চভূতিতে মিলে যায় ধীরে ধীরে যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একেবারে তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে যে শাখায় ফুল ফোটে না ফল ধরে না একই এবারে তোমারই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে যা কিছু জীর্ণ আমার দীর্ণ আমার জীবন হারা তাহারি স্তরে স্তরে পরুক ঝরে সুরের ধারা শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে শ্রাবণের ধারার মতো পরুক ঝরে পরুক ঝরে কবির ভাষায় সে পথ অমৃতময় আলোয় ভুবন ভরানো যাত্রা শুরু অসত্য হতে সত্য আলোর রথে সামনে শান্তি বিছানো সাগরে বেলায় ইতি টেনে দিতে মর্ত লোকের খেলায় বিষণ্ন রং মেখে বাইশ তারিখ শ্রাবণ ধারার ছুসুর স্বরে প্রকাশ্যে কাঁপছিল